নবীদের কনফারেন্স নবীদের জনসভা চলছে সভাপতিকে মোহাম্মদুল সাইয়েদুল কৌনাইনি ওয়াসসাফালাইনি ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজামি নাবিয়ুনাল আমিরুন নাহি ফালা আহাদু আবার রাফি কওলিলা মসজিদ এই নবীদের সভাপতি ওই দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন আলহামদুলিল্লাহিল্লাযী কালিমা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে কালিমা বানালেন যিনি আমাকে নিদর্শন বানালেন বাবা ছাড়া আমাকে সৃষ্টি করলেন আমি হলাম আল্লাহর কুদরতের নিদর্শন কালিমা মাসালি আদম মিন সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে সরাসরি বাবা আদমের সৃষ্টি করলেন মা বাবা সারা যেভাবে হযরত আদমকে বানালেন আমি যেহেতু বাবা নাই বাবা সারা আল্লাহ আমাকে বানিয়েছেন এই জন্য আমার চেহারা ছবি আমার চেহারার আকৃতি অবয়ব হুবহু আদমের মতো করে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামের যে চেহারা অবয়ব যে আকৃতি এটা কার মতো হযরত আদম আলাইহিস সালামের মতো আল্লাহ পাক হযরত আদমকে বাবা মা সারা সৃষ্টি করলেন ঈসা আলাইসালাম বলেন যেহেতু আমার বাবা নাই আল্লাহ পাক আমাকে আমার কুমারী মায়ের গর্বে বাবা সারা আমাকে সৃষ্টি করলেন এই জন্য আমার চেহারাটাও বাবা আদমের মতো করলেন এই জন্য আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আল্লাহর প্রশংসা আদায় করতেছি জুরু বলুন সোবাহার আল্লাহ হলাকাহু মিন তোরাবিন হজরত ইসা আলাইসালাম বলেন সুম্মা কল আলাহু কুন ফায়াকুন এরপরে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করলেন আল্লাহ পাক কোন বললেন আমি হয়ে গেলাম আমি হলাম আল্লাহর কুদরতের নিদর্শন ও আল্লাহ আল কিতাবা ওয়াল হিকমাতা আল্লাহ পাক আমাকে কিতাবের জ্ঞান দান করলেন আমাকে হিকমতের জ্ঞান দান করলেন ইনজিলা আল্লাহ পাক আমাকে তাওরাতের জ্ঞান দান করেছেন ইনজিলের জ্ঞান দান করেছেন ওয়াজা আলানি আখলক আখলুকু মিনাত্তিনি আমাকে এমন যোগ্যতা দান করেছেন আমি যদি মাটি দিয়ে একটা যদি পাখি বানাই ওই পাখির মধ্যে যদি কুম্বে ইজিনিল্লা বলে ফুৎকার করে সাথে সাথে ওই মাটির দলা পাখি হয়ে উড়ে চলে যায় জোরে বলুন সুবাহ আল্লাহ ঈসা আলাইসালাম বলতেছে যে আমি যদি আল্লাপাক আমাকে এত শক্তি দিয়েছে আমি একটা মাটিকে যদি পাকে বানিয়ে ফুৎকার করি সেটা পাকে হয়ে উঠে চলে যাই কেমন শক্তি আল্লাহ দান করেছেন সেটা বলতেছে আল্লাহর নির্দেশে সেটা পাকে হয়ে উঠে যায় ঈসা আলাইসালাম বলেন ওয়াজালানি আব্রাউল আকমাহা ওয়াল আবারাসা কোন কুষ্ঠরোগ যদি আমার কাছে আসেন আমি যদি শুধু হাতটা যদি তার শরীরের উপরে বোলাইয়া দেয় হাতটা যদি রাকে মুছিয়ে দে সাথে সাথে ওই অসুস্থ রোগী সুস্থ হয়ে যায় জোর বলুন এটা কে দান করেন আপনারা দেখেন নাই ইরাকের মধ্যে এক আল্লাহর বলে পাঠিয়েছেন যিনি জম্মন্তকে আল্লাহর আয়াত করে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন কে জন্মগত বুবাকে গালের মধ্যে হাত দিয়ে কোরআন আয়াত পড়তেছে সাথে সাথে সে কথা বলতেছে আপনারা দেখেছেন কিনা ওদেরকে দেখেছেন এটা কে পারেন আল্লাহ অর্থাৎ ঈসা আলাহ ইসলাম বলেন আল্লাহ পাক আমাকে সেই যোগ্যতা দান করলেন কোন কুষ্ঠ রোগী তাক রোগী অন্ধ রোগী আমার কাছে আসলে আমি শুধু হাতটা এভাবে মুছে দিব সাথে সাথে সেই সুস্থ হয়ে যাই জোরে বলুন সুবাহান আল্লাহ এগুলো কার দান আল্লাহ দান আল্লাহ যাকে দান করে সেই পায় ওয়াহিল আপনি একটা হাট পেয়েছেন রোডের মধ্যে আপনি ঈশা নবীকে বললেন ঈশা দেখো এটা একটা হাট দেখা যাচ্ছে তুমি বলো তো এই হাটটা কিসের তখন ঈসা আলাইসালাম ওই হাটটা হাতে নিয়ে বলবে কুম বিজিনিল্লা খু সাথে সাথে সেটা যদি বাক হয়ে যায় সে সাথে সাথে বাক হয়ে যাবে তুমি বলুন সুহান আল্লাহ হবে ঈসা আলাইসালাম একদিন হাঁটতেছে একটা হাট পেয়েছে হাতটা খুব জলমল করতেছে ঈসা ওই হাটকে হাতে নিয়ে কুম্বে ইজনিল্লা করে ফুৎকার দিলেন সাথে সাথে একটা মহিষী সুন্দর একটা মানুষ সেখান থেকে সৃষ্টি হলো জোরে বলুন সুহান আল্লাহ ঈসা আলাইসাল্লাম বলেন তুমি কে সে বলে যে আগে বলুন আপনি কে আগে বলুন আপনি কে অর্থাৎ ঈসা আলাইসালাম বলেন আমি হচ্ছে ঈসা কালিমাতুল্লাহ আমি হলাম ঈসা রুহুল্লাহ ওই লোকটি বলতেছে আমি হলাম আল্লাহর সেই বন্দা যে বন্দা সকাল সন্ধ্যা মানুষকে খাওয়াতাম রাত দিন শুধু মানুষের মেহমানদারি করতাম আল্লাহর কাছে একটা মাত্র ফরিয়াদ ছিল আল্লাহ গো তুমি যখন ঈশা নবীকে পাঠাবা আমি যেন ঈশা নবীকে পাই ঈশা নবীর হাতে হাত থেকে যেন কলিমা পড়ার সেই সৌভাগ্য আমি যেন হতে পারি আল্লাহ তুমি আমাকে সেই নসিবটা দান করিও ওই লোকটা বলে আমি যে দোয়া করেছিলাম রাত দিন মানুষকে কাওয়াইছিলাম আমার সেই দোয়া কবুল হয়েছে আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আমি সেই আল্লাহর বন্দা জোর বলুন সোহার আল্লাহ সাথে সাথে ঈসা আলাই সালামের হাতে হাত থেকে কালিমা পাঠ করে সেই মুমিন হয়ে যায় জোর বলুন সোহান আল্লাহ আল্লাহ পাক সেই শক্তি কাকে দান করেছেন হজরত ঈসা আলহি সালামকে দান করেছেন মৃতকে তিনি জীবিত করতেন ওয়ারাফা আনি এবং যিনি আমাকে আসমানে উঠিয়ে নিয়েছেন ওয়াতাহারানি যিনি আমার পবিত্রতার ঘোষণা দিয়েছেন আমাকে ইহুদিরা আমাকে যারা সন্তান বলেছিল আর আমার আল্লাহ বলেছিল যে আমি আল্লাহর বন্দা আমি আল্লাহর নবী আল্লাহর পৈগম্বর আমি হলাম ইসারুল্লাহ আমার পবিত্রতা ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন জোর বলুন সুবাহ আল্লাহ ও আজানি মিনাস শৈতান ও উম্মি মিনার শাইতান এবং যে আল্লাহ আমাকে এবং আমার মাকে শৈতান থেকে রক্ষা করেছেন তালাম আলাইনা সাবিল আর আমাকে আমার মাকে শৈতানকে স্পর্শ করার সেই ক্ষমতা শৈতানকে দেয় নাই বলুন সুবাহান আল্লাহ অর্থাৎ ঈসা আলাই ইসলাম সেই কনফারেন্সে ভাষণ দিলে লম্বা ভাষণ সমস্ত নবীদের ভাষণ শেষ একটা মঞ্চে যখন সবাই ভাষণ শেষ করেন এবার কে বাসন দেয় সভাপতির বাসন সভাপতির বাসনের ফালা আসে এই কনফারেন্সের সভাপতি হচ্ছেন মোহাম্মদুর এবার আমার নবীজি সভাপতির জায়গা থেকে সমস্ত নবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ জি আর সালানি যিনি আমাকে পাঠিয়েছেন যিনি আমাকে বিশ্ববাসীর রহমত করে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন জোর বলুন সোহার আল্লাহ বিশ্ববাসীর জন্য আল্লাহ আমাকে রহমত করে পাঠালেন ওয়াকাফাতাল্লিন বাশীরা ওয়া নাযীরা নবীজি বললেন হে নবীরা শোনো তোমরা তো এক একটা গুত্রের জন্য নবী ছিলে আর আমি হলাম সমস্ত বিশ্ব জগতের নবী আমি হলাম ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও তোমরা সামান্য সময়ের নবী ছিলে এক একটা গোত্রের নবী ছিলে আর আমি হলাম বিশ্ব জগতের নবী সমস্ত কালের জন্য নবী সমস্ত সময়ের জন্য নবী আমি হলাম মহানবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ও আনজালা আলাইয়াল ফুরকান আল্লাহ পাক আমার উপর শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছেন ফিহি বায়ানুল লিকুল্লি শাইন কোরআনের ভিতরে সব বর্ণনা রয়েছে ওয়াজালা উম্মতি খয়রা উম্মাহ আমার নবীজি বললেন তোমরা নিজেরাই নিজেদের নিজেদের প্রশংসা করেছ আমি হলাম এমন নবী আমার উম্মত সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ

আমার উম্মত হচ্ছে আউ্য়াল আমার উম্মত হচ্ছে আখের ওয়াসারা আলি সদরি যিনি আমার সিনাকে প্রশস্ত করেছেন ও ওয়াজা আননি বিজরি যিনি আমার কষ্টকে লাঘব করে দিয়েছেন কষ্ট কমিয়ে দিয়েছেন ওয়ারাফা আলি জিক্র যিনি আমার প্রশংসা সমস্ত আসমানি কিতাবের ভিতরে করেছেন আল্লাহ পাক সমস্ত নবীদের সাথে আমার আলোচনা করেছেন আরশা আজিমও আমার নাম আছে আল্লাহর আরশা আজিমে আল্লাহর সাথে আমার নাম আছে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলানি ফাতিহান আর আল্লাহ পাক আমাকে বিজেতা হিসাবে পাঠিয়েছেন বিজয়ী নবী করে পাঠিয়েছেন আমি যেই যুদ্ধে যাব ওই যুদ্ধে আমার উম্মত বিজয় লাভ করবে ওহতামান আর আমি হলাম শেষ নবী আমি হলাম নবীদের মঞ্চের সভাপতি আমি হলাম সমস্ত নবীদের সর্দার আমি হলাম সমস্ত নবীদের ইমাম জোর সুবাহ আল্লাহ এই মেয়েরাজের রাথে যে আগামীকাল শনিবার রাত মেয়েরাজের রাত এই রাতে যে আল্লাহ আমাদের নবীজিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের মতো এই গুণাগার উম্মতকে শ্রেষ্ঠ উন্মতের ঘোষণা আমার নবীজির পবিত্র মুখ মুবারকে মুখ নিঃসৃত কালিমার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা শ্রেষ্ঠ উন্মত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হওয়ার সেই সৌভাগ্য সেই স্বীকৃতি সার্টিফিকেট সনদ আমরা এই সবে মেয়েরাজে পেয়েছি আল্লাহ এই মেয়েরাজের রাত্রে তুমি উম্মত মোহাম্মদীকে ভূমিকম্প থেকে তুমি কহসানি থেকে দুর্ভিক্ষ থেকে পরেশানি থেকে তুমি হেফাজত করো আল্লাহ এই সিরিয়া তুরস্কের যে ভূমিকম্প আল্লাহ আমরা শিক্ষা গ্রহণ করেছি আল্লাহ তোমার হুকুম হাকাম তোমার বিধান আল্লাহ যথাযথ আমাদেরকে বাস্তবায়ন করবার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক এই মেয়েরাজের মাসে উম্মত মোহাম্মদের উপর কল্যাণ দান করুন এবং মানুষের সমস্ত পরেশানি জিনিসের দাম দিন দিন বাড়ছে আল্লাহ তুমি রিজিক এই আমাদের রিজিক আসমান থেকে তুমি নাজিল করিও এবং এই রাতে আপনারা বেশি বেশি যার যার ব্যক্তিগতভাবে এবাদত করবেন নফল নামাজ পড়বেন আমি কোনো সেখানে বেঁধে দিব না তলাকাত করবেন আপনারা যা পারেন যার যার মতো করে এই রাতটা এবাদতের মাধ্যমে কাটাবার চেষ্টা করবেন আল্লাহ পাক যেন সবে মেয়েরাজের সেই বর্গ আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন জরুর বলুন আমিন এবং বিশেষ করে আল্লাহর কাছে একটা ফরিয়াদ থাকবে আমরা যেন কে আমতের ময়দানে আপনার প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের কাতারা যেন দাঁড়াতে পারি আমাদের আর কোনো কি নাই চাওয়া পাওয়া নাই এটাই আমাদের জন্য যথেষ্ট যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি নবীর কাতারা যদি দাঁড়াতে পারি উম্মতের কাতারা দাঁড়াতে পারি তাহলে ইনশাআল্লাহ পরকাল আমাদের জন্য নাজাত হয়ে যাবে যদি বলুন সুবহানাল্লাহ